প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটা প্লে করে দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি মানুষ মৃত্যুর আগে কত না আমরা মূল্যায়ন করে থাকি মানুষে টাকা পয়সা লোভ লালসা আসলে হিংসা নিন্দা কোর্ট কাচারি বিভিন্ন বিষয় নিয়ে আমরা নিজের ক্ষমতাকে জাহির করার জন্য বিভিন্ন ধরনের ওয়ে ব্যবহার করি কিন্তু কিছু সংখ্যক মানুষ পৃথিবীতে এখনও আছে যারা দেহের ভিতরে প্রাণ থাকতেও মৃত্যু তাদের কোনো মূল্যায়ন করা হয় না এইগুলোই আমি মৃত্যু ঘোষণা করছি যে ওরা আসলে সমাজের ভিতরে বেঁচে থাকার শর্তেও তারা মৃত্যু কারণ কি একটি মানুষ যখন পৃথিবীতে বাস করে স্বয়ং সম্ভব মনোবল সব কিছুই মেধা শক্তি এবং চলাফেরা সব কিছুই বুদ্ধিমত্তা নিয়েই তাকে মানুষ বলা হয় আর যখন তার কাছে কোনো বুদ্ধি এবং জ্ঞান কোনোটাই না থাকে তাহাকে আমরা কোনো মানুষের সমাজের ভিতরে গণ্য করি না অতএব তাদেরকে আমরা এমন এক পর্যায়ের ভিতরে রাখি তার কাছে যাই না এবং তার কাছে ভিড়ি না হয়তো দেখা যেতেছে সে এক নর্দমা বা রাস্তার কোনো এক সাইডে পড়ে আছে তাকে তো আমরা হিসাবে নিতেই পারি যে মৃত কিন্তু সেটাই বিষয়টা হচ্ছে এই যে মানুষের প্রাণ থাকা সত্ত্বেও মৃত্যু হইতে পারে তার চাক্ষুষ উদাহরণ এই লোকটিকে দেখলে আপনি বুঝতে পারবেন ভিডিওটা না টেনে পুরোটা দেখুন বলেন বলেন কি কইলেন জানি আলামিন আলামিন কতদিন থেকে থাকেন এই জায়গায় আজকে আজকেই হ্যাঁ বাড়ি কই আপনার টাঙ্গাইল টাঙ্গাইল হ্যাঁ। তো এই অবস্থায় এভাবে থাকতেছেন আপনার এই পাউডা কি এই পাউডা হ্যাঁ সেটটা কেটে গেছে হ্যাঁ কেটে গেছে হ্যাঁ। জন্ম কত জন্মের থেকে এরকম হয়েছে হ্যাঁ আচ্ছা আপনি কিছু খাইবেন কিছু খাইবেন হ্যাঁ আপনি কি চান কন একটা ব্যাগ একটা ব্যাগ হ্যাঁ, একটা ব্যাগ দিলে খুশি ব্যাগ কোন জায়গায় পাওয়া যাবে আপনি যাইতে পারবেন হ্যাঁ হ্যাঁ আসেন দুই মিনিট পরে কি বানবেন কি বানবেন বানবেন কষ্ট দুঃখ কান্না না হ্যাঁ অসুবিধা আপনার ছেলে মেয়ে নাই বিয়ে করেন নাই কে বিয়ে করেন নাই কেন আমার হ্যাঁ আমি বিয়ে করলাম আমার ঠিকানা কেন বিয়ে করেন নাই আপনার আব্বা মা নাই আছে মারা গেছে হ্যাঁ। আব্বা মামার

আপনি কি চোখ দিয়ে দেখতে পারেন চোখে দেখতে পারেন না কানা ও তাহলে যাবেন কেমনে আপনার আমি ব্যাগ কিনে দেবো যাবেন কেমনে হ্যাঁ হাঁটতে পারবেন হ্যাঁ। তাহলে না যাওয়ার দরকার নাই আপনি বসেন আমি ব্যাগ কিনে নিয়ে আসতেছি আচ্ছা বড় একটা ব্যাগ আমি কিনে নিয়ে আসতেছি তো এইখানে আপনি থাকবেন কিভাবে এই পরিস্থিতি হ্যাঁ থাকবো না বুঝি নাই কোন জায়গায় যাবেন গাবতলি চলে যাবেন আচ্ছা, আচ্ছা গাবতলি থানায় আচ্ছা, আপনার আপনার হাইটে যাবেন নাকি কোনো গাড়ি দিয়া গাড়িতে গাড়িতে নিবে এই আপনার যে পরিবেশ এই যে আপনি এই যে দেখতেছি ভালো একটা শার্ট আছে আমি আপনাকে কিছু টাকা দেবো নেবেন আপনি গাবতলি যাওয়ার সময় নিয়েন ধরেন ধরেন ধরেন হ্যাঁ না না আপনি কিছু খান আপনার জন্য আমি ব্যাগ কিনে নিয়ে আসতেছি হ্যাঁ তো আপনি তো কিছু খান না এই যে পেটটা একবারে পড়ে রয়েছে যে পেটে কিছু খান রুটি এনে তো খাবারের অভাব নাই দেখি যে এই যে খাবারের অভাব নাই তো খান না কেন খাইছি হ্যাঁ খাইছি খাইছেন এখন লাগলো করলো ভাত ডাল হ্যাঁ খাইয়া তাই বলে হয় না আমি আপনারা পঞ্চাশ টাকা দিয়ে রাখেন আপনি এটা রাখেন আপনি যে কোনো জিনিস খায়েন আপনার জন্য আমি ব্যাগ নিয়ে আসতেছি না আপনার পাও সমস্যা আছে আপনি নিয়ে আসতেছি আমি নিয়ে আসতেছি ওই আপনি এটা রিক্সা লান তো হবে লন উঠেন উঠেন উঠেন আপনি রিক্সা উঠেন এগুলো নিয়েই যাবেন রাখেন যেহেতু আপনার পাও নাই বুঝছেন আশেপাশে দোকান নাই আশেপাশে মানে ব্যাগে ব্যাগ কেনার দোকান নাই ওইদিকে মানে ব্রিজের নিচে আপনি বসেন কষ্ট করার দরকার নাই আমি ব্যাগ নিয়ে আসতেছি চলেন ওটা গড়ি দিয়ে কি করবেন গড়ি দিয়ে কি করবেন কন হ্যাঁ কত দিতে হবে মানে নামাই দেবে না আমি আর যাই না আমি বাসা যাই হ্যাঁ আচ্ছা এখন আপনি গড়িটা কি করবেন সেটা কোন হ্যাঁ হাতে দিয়ে টাইম দেখবেন ও আচ্ছা আপনি বিয়ে শাদি করছেন বিয়ে শাদি করেন নাই হ্যাঁ ব্যাগ কি পছন্দ হয়েছে আপনার পছন্দ হয়েছে আর মানে আপনি থাকেন কোন জায়গায় বলেন ওই জায়গায় থাকেন হ্যাঁ গাবতলি গাবতলি আপনার নামটা জানি কি বললেন আব্দুল আলিম আলামিন আব্দুল আলামিন এই যে গ্রামের নাম কি থানাকালিয়াতি তারপর গ্রাম গ্রাম আচ্ছা ঠিক আছে জান তাহলে হ্যাঁ